হ্যালো ফ্রেন্ডস সবাইকে good morning this is success চ্যানেলে আপনাদেরকে স্বাগত ওয়েলকাম তো এর সামনের ক্লাসে আমরা ইংরেজির করেছিলাম কমন নাউন অ্যান্ড আর্টিকেল তো আজকে আমরা করব প্রপার নাউন অ্যান্ড আর্টিকেল তো এই প্রপার নাউন অ্যান্ড আর্টিকেল মানে তোমার আর্টিকেল দুই ধরনের আর্টিকেল একটা হলো ডেফিনেট আর্টিকেল একটা হলো তোমার আনডেফিনেট আর্টিকেল কীভাবে বসবে কিভাবে বসবে না তো দেখো এক নম্বরটা এখানে বলা আছে যে Mumbai is the capital of Maharashtra Mumbai মহারাষ্ট্রের রাজধানী তো এখানে দেখো এই মুম্বাইটিকে লক্ষ্য করো তো সাধারণত কি যে প্রপার নাউন এর আগে কোনো আর্টিকেল বসে না এটা কিন্তু আমরা জানি এছাড়া প্রপর নাউন সাধারণত সিঙ্গুলার নাম্বারে ব্যবহৃত হয় বোঝা গেল সাধারণত প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না সেটা তো আমরা জানি মানে এর সামনের ক্লাসে আমরা শিখেছিলাম মানে যখন নাউন অ্যান্ড প্রোনাউনে আমরা সরি নাউন ক্লাসের আমরা আর্টিকেল করি তো দেখো সাধারণত প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না এটা কিন্তু মনে রাখবা এছাড়া প্রপার নাউন সাধারণত সিঙ্গুলার এ থাকে ওকে তারপর দুই দেখো যে the water of the Baikal is very fresh মানে বৈকাল হ্রদের জল খুব পরিষ্কার তো এখানে দেখো যে the water of the Baikal is very fresh Baikal হ্রদের জল খুব পরিষ্কার যে সমস্ত প্রপার নাউন নদী সাগর মহাসাগর পর্বতমালা দ্বীপপুঞ্জ ইত্যাদি হ্রদ ইত্যাদির নাম বসে তাদের আগে সবসময় দা বসে কী কী তোমার হচ্ছে এটা হলো তোমার একটা রথ মানে বৈকাল হলো তোমার রথ তার আগে এই দা বসছে কি কি বসে সাধারণত তোমার হচ্ছে প্রপার নাম এর দ্বারা মানে যে সমস্ত প্রপার নাম এর দ্বারা নদী নদী সাগর মহাসাগর তারপর পর্বতমালা দ্বীপপুঞ্জ পুঞ্জ তারপর প্রণালী হ্রদ এই হ্রদ নদী সাগর মহাসাগর পর্বতমালা দ্বীপপুঞ্জ প্রণালী হ্রদ এসব নাম বোঝায় তাদের আগে সবসময় এই দা আর্টিকেলটি ইউজ হয় বোঝা গেছে তো তারপর দেখো এখানে দেখো lake Chilka abounds abounds ins sorry in fish মানে চিল্কা হ্রদে প্রচুর মাছ আছে তো চিল্কাও তো একটি হ্রদ মনে করো তার আগে কেন দা বসলো না তাই তো lake lake Chilka abounds in fish মানে ফিশ চিল্কা হ্রদে প্রচুর মাছ পাওয়া যায় তো চিল্কা আমাদের কিন্তু একটা হ্রদের নাম তো এখানে দা বসলো না তার আগে কিন্তু দা বসলো না এখানে আমাদের বসছে বই দা বৈকাল কিন্তু এখানে বসলো না তো দেখো একটিমাত্র পর্বত বা একটিমাত্র দ্বীপের নাম অথবা অভ্যন্তরীণ নামের আগে দা বসে না লেক শব্দের উল্লেখ থাকলে হ্রদের নামের আগে দা বসবে না ওকে কেননা চিলিকা একটি হ্রদ অটোমেটিকলি দেওয়াই আছে যে চিল্কা একটা হ্রদের নাম ওকে কিন্তু তার আগে একটা লেক বসেই আছে লেক মানে তো হ্রদ তাই তো তো লেক শব্দের উল্লেখ থাকলে হ্রদের নামে আগে দা ব্যবহার হবে না একটিমাত্র পর্বত বা একটিমাত্র দ্বীপের নাম অথবা অভ্যন্তরীণ নামের আগে দা বসবে না বুঝলে বোঝা গেল তো এরপর যাব দেখো পরের চার নম্বর দেখো যে আছে কি যে Chandigarh is the capital of the Punjab মানে চণ্ডীগড় পাঞ্জাবের রাজধানী তো এখানে দেখো পাঞ্জাবের আগে দা ব্যবহার হয়েছে তো এখানে কোনো অর্থযুক্ত অথবা বা একাধিক শব্দযুক্ত বা ভৌগোলিক নামের আগে দা বসে কী কী নামের আগে বসে কোনো অর্থযুক্ত কোনো অর্থযুক্ত বা একাধিক একাধিক শব্দযুক্ত তারপর ভৌগোলিক ওকে ভৌগোলিক ভৌগোলিক নামের আগে এই দা বসে কি বলছে কোনো অর্থযুক্ত একাধিক শব্দযুক্ত ভৌগোলিক নামের আগে দা এই দা কিন্তু ব্যবহার হয় এবার আধুনিক পণ্ডিতগণ মনে করেন যে নিয়মটি মানে বর্তমানে প্রচলিত ব্যবহারের রীতি অনুযায়ী মেনে চলা হয় ভৌগোলিক অর্থকে গুরুত্ব দেওয়া হয় না মানে ভৌগোলিক অর্থকে গুরুত্ব দেওয়া হয় না Chandigarh is the capital of the Punjab Chandigarh পাঞ্জাবের রাজধানী তো দেখো এখানে বলছি যে Chandigarh is the capital of the Punjab কোনো অর্থযুক্ত একাধিক শব্দযুক্ত ভৌগোলিক নামের আগে তোমার ঈদ দা বসে তো বন্ধুরা কিছু মনে করবেন না কারেন্ট চলে গেছে কারেন্ট নাই লাইট দিয়েই আমি কাজ চালাচ্ছি তো তারপরে প্রশ্ন দেখো পরেরটা সরি পাঁচ নম্বর দেখো যে the United Kingdom okay the United Kingdom তো এখানে দেখো যে যে সমস্ত রাষ্ট্র কয়েকটি ক্ষুদ্র উপরাষ্ট্র নিয়ে গঠিত তাদের নামের আগে দা বসে একটি রাষ্ট্র কয়েকটি ক্ষুদ্রতম রাষ্ট্র নিয়ে গঠিত তাদের আগে দা বসে তো এখন কারেন্ট চলে আসছে এখন আলো ভালোই হচ্ছে তো দেখো কি বলছে যে দ্য ইউনাইটেড কিংডম তো এখানে দেখো যে তোমার যে সমস্ত রাষ্ট্র মানে যে সমস্ত রাষ্ট্র কয়েকটি ক্ষুদ্র উপরাষ্ট্র নিয়ে গঠিত তাদের আগে দাব বোঝা গেল এই ইউনাইটেড কিংডম তোমার হচ্ছে এই ইউনাইটেড কিংডম কিন্তু কয়েকটি উপরাষ্ট্র নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়েছে সেই জন্য তার আগে এই দা ব্যবহার হয়েছে মনে রাখবা কিন্তু যেই রাষ্ট্রটি কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র উপরাষ্ট্র নিয়ে গঠিত হবে তাদের আগে কিন্তু দা বসে নেক্সট দেখো যে the Titanic is a well known ship the sorry এটা দেখো the Titanic is a well known ship তো এখানে বলছে যে টাইটানিক একটি বিখ্যাত জাহাজ জাহাজ আর কি টাইটানিক একটি বিখ্যাত জাহাজ তারপর দেখো the Darjeeling mail Darjeeling mail হলো কি তোমার ট্রেনের নাম ওকে তো এখানে দেখো যে জাহাজ রেলগাড়ি উড়োজাহাজ ইত্যাদি নামের আগে দা ব্যবহৃত হয় তোমার কি কী জাহাজ রেলগাড়ি রেলগাড়ি তারপর তোমার হচ্ছে প্লেন আর কি উড়োজাহাজ ওকে ইত্যাদি এসব নামের আগে দা ব্যবহৃত হয় যেগুলা মানে যেই তোমার যাওয়া আসা করে মানে বড় বড় যানবাহন তাদের আগে এই দা ব্যবহার তো তারপর দেখো সাত নম্বর বলছে যে the Maharashtra is an epic Mahabharat একটি মহাকাব্য sorry Mahabharata the Mahabharat is an epic মানে মহাভারত একটি মহাকাব্য হয়ে গেল তো এখানে দেখো তুমি দেখতে পাবা যে ধর্মগ্রন্থ খবরের কাগজ মাসিক পত্রিকা বিখ্যাত বই তাদেরকে দা বসে কী কী যে তোমার ধর্মগ্রন্থ মহাভারত একটি কাব্য তাই তো ধর্মগ্রন্থ খবরের কাগজ যেমন তোমার আনন্দবাজার পত্রিকা ওকে তোমার যাই হোক ধর্মগ্রন্থ খবরের কাগজ মাসিক পত্রিকা তারপর হলো তোমার বিখ্যাত বই যাকে বলে এই ধর্মগ্রন্থ খবরের কাগজ মাসিক পত্রিকা বিখ্যাত বই এদের নামের আগে কি হয় এই দা ব্যবহৃত হয় দা মহাভারত একটি ধর্মগ্রন্থ তো তারপর দেখো কালিদাস শকুন্তলায় is one of the best dramas in the world মানে এখানে বলছে যে কালিদাসের শকুন্তলা পৃথিবীর শ্রেষ্ঠ একটি শ্রেষ্ঠ নাটক কালিদাসের শকুন্তলা পৃথিবীর একটি শ্রেষ্ঠ নাটক Kalidas Shakuntala is one of the best dramas in the world okay তো এখানে লক্ষ্য করো যে এই বইয়ের নাম আমাদের শকুন্তলা তো এই শকুন্তলা মানে তোমার বইয়ের নামের আগে যদি লেখকের নাম থাকে এখানে আমাদের লেখকের নাম আছে কালিদাস বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে সেখানে আর দা বসে না মনে রাখবা বইয়ের নামের আগে যদি লেখকের নাম থাকে তাহলে তারা তার আগে দা কখনোই ব্যবহৃত হবে না বোঝা গেছে মানে বইয়ের নামের আগে কখনো দা ব্যবহার হবে না তো প্রপার নামের আগে কোনো দা ব্যবহার হবে না তো তারপর দেখো এবার এখানে ম্যাকবেথ ম্যাকবেথ তো এটাও একটা ধর্মগ্রন্থ তাই তো আবার বইয়ের নাম যদি কোনো ব্যক্তির নামে হয় এটা কিন্তু বইয়ের নাম একটা মনে করো এটা কিন্তু একটা বইয়ের নাম তো বইয়ের নাম যদি কোনো ব্যক্তির নামে হয় তার আগে দা বসে না আবার ব্যক্তির নামে মানে বইটির নাম তোমার ব্যক্তির নামে এটা কিন্তু একজন ব্যক্তির নাম অ্যাকচুয়ালি কিন্তু সে কিন্তু এই বইটি লিখেছেন তো এই বইটির নাম দিয়েছেন তার নামে তো ওই ব্যক্তির নামে যদি থাকে তাহলে তার আগে দা ব্যবহার হয় না তো দেখো পরের what led to the sepoy mutiny আচ্ছা এটা হলো তোমার কেন সিপাহী সিপাহী বিদ্রোহ হয়েছিল ওকে তো কেন সিপাহী বিদ্রোহ হয়েছিল তারপর দেখো যে whom did the peacock throne first belong to মানে তোমার এখানে বলছে যে ময়ূর সিংহাসনে সিংহাসন প্রথম কার ছিল তো এখানে বল এখানে তোমার বুঝতে পারবা যে ইতিহাসে প্রসিদ্ধ বা বিশেষভাবে পরিচিত প্রাসাদ ঘটনা বা বস্তুর নামের আগে দা বসে কী কী তোমার ইতিহাস প্রসিদ্ধ ইতিহাস প্রসিদ্ধ বা বিশেষ বিশেষভাবে পরিচিত বিশেষভাবে পরিচিত প্রসাদ প্রসাদ বা প্রসাদ ঘটনা বা বস্তুর নামের আগে বস্তুর নাম বস্তুর নাম তো দেখো ইতিহাসে প্রসিদ্ধ বা বিশেষভাবে পরিচিত প্রসাদ মানে ইতিহাসে প্রসিদ্ধ তোমার ঘটনা ইতিহাসে প্রসিদ্ধ ঘটনা যেমন তোমার হচ্ছে সিপাহী বিদ্রোহ এই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তারপর বিশেষ পরিচিত তোমার ইতিহাস প্রসিদ্ধ তোমার হচ্ছে যে পিকক থ্রোন যেটা তোমার ময়ূর সিংহাসন ওকে এইসবের নামের আগে তোমার এই দা ব্যবহার হবে মনে রাখবে দা ব্যবহার হয় তো এরপরে দেখো যে the autumn is in sight শরৎকাল সমাগত প্রায় শরৎকাল সমাগত প্রায় তো অ্যাটাম হলো তোমার একটা প্রপার নাউন তো তার আগে দা বসলো তাই তো তো দেখো তোমার অটাম মানে একটা কিন্তু তোমার শরৎকাল শরৎকালে কিন্তু ওর কোনো প্লুরাল হয় না এটা সিঙ্গুলারই কিন্তু তার আগে দা বসেছে এটা একটা ব্যাপার আছে না তো দেখো এটা কিন্তু তোমার সান মুন আর্থ স্কাই এবং ঋতু বা ওর দিকের নামের আগে দা বসে এটা কিন্তু মনে রাখবা কী কী যেখানে দেখো তোমার হচ্ছে এখানে সান দ্য সান বসে দ্য মুন বসে মানে চাঁদ তারপর হচ্ছে আর্থ মানে আর্থ মানে পৃথিবী দ্য আর্থ তো অবশ্যই হয় তারপরে স্কাই দ্য স্কাই তারপর ঋতু ঋতু ওকে তারপর তোমার হচ্ছে দিক দিক এদের নামের আগে কি কি সান মুন আর্থ স্কাই ঋতু ও দিক এর নামের আগে দা ব্যবহার হয় কিন্তু প্রপার নাউন এই প্রপার নাউন হলেও এদের প্রথম অক্ষরটি স্মল লেটারে হয় এদের যে প্রথম অক্ষরটি দেখো এখানে অটম মানে ঋতু এখানে এ লেখা আছে তারপর ট্রিস ফ্লাওয়ার ইন স্প্রিং এটা আলাদা যাই হোক তো এখানে দেখো পরেরটা দেখো যে ট্রিস না এখানে দেখো যে the autumn is in is in sight তো এখানে কিন্তু তোমার সান মুন আর্থ স্কাই ঋতু দিক এদের নামের আগে কিন্তু এই আমাদের দা ব্যবহার হবেই কিন্তু এদের মানে সামনের যে অক্ষরটি আছে এটা কিন্তু স্মল লেটারে লিখতে হবে এটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে না তারপরে দেখো যে ট্রিস ফ্লাওয়ার ইন স্প্রিং বসন্তকালে গাছে গাছে ফুল ফুটেছে বসন্তকালে গাছে গাছে ফুল ফুটেছে তো এখানে দেখা হচ্ছে কতগুলি প্রচলিত ফার্স এ ঋতু ইত্যাদি নামের আগে দা বসে না ফার্স মানে তোমার স্প্রিং স্প্রিং কিন্তু তোমার বসন্তকাল এটা কিন্তু তোমার ফ্রেশ এ পড়ে ফ্রেশ তো আমরা noun pronoun part of speech complete করার পর আমরা ফ্রেশে যাব ওকে তারপর তোমার সেন্টেন্সের তো গঠন দিয়ে দিলাম ওকে তারপর আমরা সেন্টেন্স গঠন করব নন প্রোনাউনের ওয়ার্ড অনেক প্রচুর ওয়ার্ড আছে ইংলিশে ভাই খাটতে হবে ইংলিশে প্রচুর খাটতে হবে ইংলিশে প্রচুর যদি তুমি যদি শ্রম না দাও ইংলিশে তুমি ইংলিশ শিখতেই পাবে না যেমন ম্যাথামেটিক্সে ম্যাথামেটিক্সে তোমাকে দিতেই হবে যেমন তোমার আমাদের ইন্ডিয়ান বিখ্যাত সায়েন্টিস্ট ম্যাথামেটিক্সের টপার তিনি হলেন রামানুজম সরি রামানুজ তো এই রামানু রামানুজম এর ফিল্ম দেখলাম তো খুব ভালো ফিল্ম ছবিটা বায়োপিক ছবি যে বানাইছে না খুব ভালো দেখবেন সময় ভালো লাগবে তো তিনি কিন্তু প্রচুর পরিমাণে ধ্যান দেন তার থেরাপিতে মানে তোমার অঙ্কের প্রতি তো তাই এইভাবেই তোমাদেরকে ইংলিশও দিতে হবে সব অল সাবজেক্টে তুমি যদি সফল হতে তুমি যদি সফল হতে চাও তোমাকে সব সাবজেক্টে ধ্যান দিতে হবে অবশ্যই অবশ্যই অবশ্যই নাহলে কিন্তু হবে না তো যাই হোক এরপরে আমরা দশ নম্বরে যাব তো দশ নম্বরে বলছি যে the Buddha the Buddhist are non violent the Buddhist are non violent তো এখানে বৌদ্ধরা অহিংস মনে রাখবা বৌদ্ধরা অহিংস তো এখানে আপনারা দেখো যে জাতি সম্প্রদায় বা দলের নামের আগে দা বসে কী কী জাতি এক নম্বর হলো তোমার জাতি সম্প্রদায় বলো তোমার দল জাতি সম্প্রদায়ের দল এই দের নামের আগে কি হয় দা ব্যবহার হয় এই দা ব্যবহার হয় দা বুদ্ধিস্ট আর নন ভায়োলেন্ট মানে বৌদ্ধরা অহিংস তো এখানে বৌদ্ধরা একটি কি জাতির মধ্যে পড়ে বা সম্প্রদায়ের মধ্যে পড়ে তাই তো তো সেজন্য তাদের আগে দা ব্যবহার হয়েছে তারপর দেখো যে English is as easier than French France আর কি English is easier than France তো এখানে দেখো ফরাসি ভাষা অপেক্ষা ইংরেজি ভাষা সহজ ফরাসি ভাষা অপেক্ষা ইংরেজি ভাষা সহজ তো এখানে কেন বসলো না তো দেখো ইংলিশ ফ্রান্স চাইনিজ প্রভৃতি নামের আগে দা বসলেই জাতি বোঝায় বোঝা গেল দেখো যেমন আমাদের ইন্ডিয়া আর ইন্ডিয়ান তফাত আছে ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান হলো তোমার ভারতবাসী আর ইন্ডিয়া হলো দেশটির নাম বোঝাচ্ছে তো এখানে কিন্তু তোমার ইংলিশ ফ্রান্স চাইনিজ প্রভৃতির নামের আগে দা বসলে জাতি বোঝায় কিন্তু এবং তাদের প্লুরাল মানে তাদের ভার্ব যে আছে না সেগুলো প্লুরাল নাম্বারে হয় আর যদি দা না বসে বসানো হয় তখন ভাষা বোঝায় তখন তাদের সিঙ্গুলার নাম্বার হয় যদি আমরা দা না বসি যেমন ফ্রান্স এর আগে আমরা দা বসালাম না তাহলে এটা আমাদের ভাষার মতো চলে গেল ইংলিশ ফ্রান্স যদি আমরা দা বসাই তাহলে তিনি একজন ইংলিশম্যান আর তিনি একজন ফ্রান্সিস মানে ফ্রান্সম্যান মনে রাখবেন কিন্তু কী কী ইংলিশ ফ্রান্স চাইনিজ প্রভৃতির নামের আগে যদি আমরা দা বসাই এখানে ফ্রান্স নামের আগে আমরা দা বসাইলাম দা বসাই দিলাম তাহলে সেটা হলো তোমার জাতি বোঝাচ্ছে যদি দা না বসাই তাহলে আমাদের এখানে কিন্তু ভাষা বোঝায় তাদের সিঙ্গুলার নাম্বার হয় আর যখন দা বসাই তখন তাদের প্লুরাল ভার্বে পরিণত হয় বোঝা গেল তো নেক্সট প্রশ্ন আমরা দেখব এগারো নম্বর সরি এগারো নম্বর প্রশ্ন না এটা এগারো নম্বর দেখব তো দেখো এখন এবার এগারো নম্বরে Kalidas is the Shakespeare of India Kalidas is the Shakespeare of India Kalidas ভারতের শেক্সপিয়র কালিদাস ভারতের শেক্সপিয়র তো পরের যে আছে আমরা দেখব the Mukherjee of Barasat are of very ancient stock the Mukherjee of Barasat are of very ancient stock তো এখানে দেখো যে ভারা বারাসতের মুখার্জিরা খুব বনেদি বনেদি আর কি বারাসতের মুখার্জিরা খুব বনেদি তো এখানে বোঝা যাচ্ছে যে কয়েক কিছু বোঝা যাচ্ছে যে গুণের সাদৃশ্য বোঝাতে হলে অথবা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির উল্লেখ করতে হলে ব্যক্তির নামের আগে আর্টিকেল বসে সেটা দাও হতে পারে তাই তো দা আর্টিকেল বসে কিন্তু কোনো পরিবারের লোক বোঝাতে হলে পদবীর নামের আগে আর্টিকেল বসাতে হবে এরকম কোনো আর্টিকেল থাকলে প্রপার নাউনকে কমন নাউন হিসেবে গণ্য করা হয় আবার তৃতীয় উদাহরণটিতে তোমার যাই হোক কিন্তু তাদের কমন নাউনে পরিণত করার সময় প্লুরাল প্লুরাল করা যেতে পারে ওকে তো এখানে দেখো কোনো গুণের সাদৃশ্য বোঝাতে হলে অথবা অনির্দিষ্ট কোনো ব্যক্তির নামের ব্যক্তির উল্লেখ করতে হলে Kalidas is the Shakespeare of India তো আমাদের কালিদাস হলো ভারতের শেক্সপিয়ার তো তাদের আগে কিন্তু এই যে দা বসে মানে ব্যক্তির উল্লেখ করা হয়েছে সেজন্য তাদের আগে এই যে দা আর্টিকেল বসাতে বসানো হয়েছে আবার বলছে যে কোনো পরিবারের লোক বোঝাতে হলে কোনো পরিবারের লোক বোঝাতে হলে তাদের আগে আর্টিকেল বসে দা আর্টিকেল বসে দেয় যেমন the Mukherjees of Barasat are of very ancient stock মুখার্জি বারাসাতের মুখার্জিরা খুব বিনোদী তো এখানে মুখার্জিরা পড়া হচ্ছে মুখার্জি বলা হয়েছে তাহলে তার আগে দা বসেছে বোঝা গেল আবার কিন্তু এভাবে কোনো আর্টিকেল থাকলে প্রপার নাউনকে কমন নাউন হিসেবে গণ্য করা হয় এটা কিন্তু প্রপার নাউন মুখার্জি শেক্সপিয়ার এটা কিন্তু প্রপার নাউন তখন যদি দা ব্যবহার হয় তখন এরা কমন নাউন হিসেবে পরিচিত হয়ে যায় কমন নাউনে পরিণত হয়ে যায় বোঝা গেল তো তারপরে দেখো যে দেখো দেখো তারপরে এগারো number the Nizam went on a tower in to tour on in Europe last year Nizam the Nizam went on a tour in Europe last year তো গত বছর নিজাম বাহাদুর কী বল কী করলো ইউরোপ ভ্রমণ ভ্রমণে গিয়েছিলেন গত বছর নিজাম বাহাদুর ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন ওকে তারপর উদাহরণ দেখো দ্য বুদ্ধা দ্য পোপ তো এখানে দেখো যে তোমার কি বলছে কতকগুলি বিশেষ প্রসিদ্ধ পদবীর নামের আগে দা ব্যবহৃত হয় বিশেষ বিশেষ প্রসিদ্ধ পদবী বিশেষ প্রসিদ্ধ পদবীর নামের আগে দা ব্যবহার হয় এখানে আমরা লিখতে পারি যে কতকগুলি বিশেষ পদবি এই পদবীর নামের আগে এই কতকগুলি বিশেষ পদবীর নামের আগে আমাদের ডা দা ব্যবহৃত হয় নিজাম একটা পদবীর নাম পদবী তাই হোক বুদ্ধ একটা পদবী পোপ একটা পদবী তার আগেই দা ব্যবহার হয়েছে কিন্তু দেখো এখানে কোয়াইত ই আজম জিন্নাহ ইস নোমর মানে কায়েদ ই আজম জিন্না সাহেব আর বেঁচে নেই তাই তো কায়েদ ই আজম জিন্না সাহেব বেঁচে নেই তো এরকম পদবীর নামের সঙ্গে পরিবারের অধিকারের নাম জড়িত থাকলে মানে কোয়েদ ই আজম একটা তোমার পদবী কিন্তু কি বলছে জিন্না জিন্না এস নম্বর জিন্না একটা একজন ব্যক্তির নাম তো এই পদবীর নামের সঙ্গে ব্যক্তির নাম যদি যদি জড়িত থাকে তাহলে তার আগে এই দ্য আর্টিকেল নট অ্যালট হবে মানে দ্য আর্টিকেল হবে না বোঝা গেছে তো তারপর দেখো যে the heroic Lakshmibai appeared in sorry on horseback in the battlefield the heroic the heroic Lakshmibai appeared on horseback in the battlefield তো এখানে দেখো যে তো এখানে লক্ষ্য করো যে বোঝানো হয়েছে যে বীরঙ্গনা লক্ষ্মীবাই ঘোড়ার পিঠে চেপে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন বীরঙ্গনা লক্ষ্মীবাই ঘোড়ার পিঠে চেপে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন তো এখানে দেখো যে প্রপার নাউন এর আগে কোনো অ্যাডজেক্টিভ বা পরে কোনো কোয়ালিফাইং ফ্রাস থাকলে তার আগে দা বসাতে হবে কি বলছে যে প্রপার নাউন এর আগে কোনো অ্যাডজেক্টিভ আচ্ছা এখানে আমাদের প্রপার নাউন কোনটা লক্ষ্মীবাই একটা প্রপার নাম তাই তো তো তার আগে দেখো যে একজেটিভ হিরোই একটা হলো অ্যাক্সেটিভ বা কোনো কোয়ালিফাই কোয়ালিফাইং ফ্রেশ থাকলে তার আগে দা বসাতে হয় লক্ষ্মীবাই আমাদের প্রপার নাম তার আগে একজেটিভ আমাদের হিরোইক তো তার আগে আমাদের এই দা বসবেই নাহলে কিন্তু হবে না বোঝা গেছে প্রপার নাউন এর আগে কোনো অ্যাক্সেটিভ যদি থাকে আমরা নাম প্রণয়ন করার পর আমরা অ্যাক্সেটিভ যাব ভার্ব যাবো একজেক্টিভ যাবো তাই তো তো এখানে আমাদের নাউনের চলছে আমাদের নাউনের পার্ট চলতেছে নাউনের পার্ট শেষ হলে আমরা প্রোনাউনে চলে যাব তো এর আগে দা ব্যবহৃত হবে বোঝা গেল তো next he had a very bad headache last night he had a very bad headache last night কাল রাতে তার খুব মাথা ব্যথা ধরেছিল কাল রাতে তার কি খুব মাথা ব্যথা ধরেছিল তো এখানে দেখো যে রোগের নামগুলি ছাড়াও গেটে ভাত টুট মানে টুট টুটাচ মানে দাঁতে ব্যথা এগুলি মানে কাঁপুনি গিয়ে জ্বর ইত্যাদির কতগুলি রোগের নামের আগে আর্টিকেল ব্যবহার করা যেতে পারে অন্যান্য রোগের নামের আগে আর্টিকেল ব্যবহার করা দরকার নেই এত বুঝা গেল কি he had a very bad headache the last night কাল রাতে তার খুব মাথা ব্যথা ধরেছিল তো দেখো এখানে দেখো দ্য মামস মামস হলো একটি তোমার রোগ কি গলা ফোলা মানে গলা যে ফোলা ফোলা হয় মানে গলা যে ফুলে যায় সেটাকে মামস বলা হয় তো তার আগে দেখো দা বসেছি তাই তো কিন্তু এখানে দেখো যে এই যে রোগগুলি রোগের নামগুলি ছাড়াও গেটে বাত এখানে কিন্তু তোমার মাথা ব্যথা মানে তোমার হেডাচ এই হেডাল হেডাচ হচ্ছে তোমার মাথা ব্যথা তো এই রোগগুলি যখন থাকবে মানে দাঁতে ব্যথা গলা ব্যথা কাঁপুনি গিয়ে জ্বর এদের নামের আগে আর্টেল ব্যবহার করা যেতে পারে মানে এই আর্টিকেল ব্যবহার হবে কিন্তু আবার কোনো সময় যে রোগের যদি নাম থাকে রোগের নাম থাকে রোগের নাম মনে করো এখানে হেডাচ আছে হেডাচ হচ্ছে তোমার মাথা ব্যথা খুব মাথা ব্যথা আর কি যাই হোক তো এই রোগের নামে যদি থাকে নাম যদি থাকে তার আগে দায় কোনো ব্যবহার করার দরকার নেই ওকে তো নেক্সট দেখো they live in Mahatma Gandhi Road they the Presidency College the College Street the mail the the live the live in Mahatma Gandhi Road the Presidency College the College Street the mail তো এখানে দেখো তোমাদের যে street street lane road park avenues মানে তোমার square university college bridge building প্রভৃতি আগে কোনো প্রপার নাম থাকে তার আগে দা বসে না বোঝা গেল রাস্তাঘাট স্ট্রিট মানে তোমার অলিগলি আচ্ছা park road square university college bridge building প্রভৃতির আগে যদি কোনো প্রপার নাম থাকে এই প্রপার্টির নামের আগে কোনো যদি প্রপার নাউন থাকে তাহলে তার আগে দা বসে না ওকে যেমন দেখো এখানে মহাত্মা গান্ধী রোড এই রোড আছে রোডের আগে এই মহাত্মা গান্ধীর নাম বসেছে তো তার আগে আমাদের এখানে এখানে দা ব্যবহার হয়নি বোঝা গেল এবার বলছে যে college the Presidency College Presidency College তো প্রেসিডেন্সি কিন্তু কোনো ব্যক্তির নাম না তাই তার আগে এই দা ব্যবহার হয়েছে বোঝা গেল কি বলছে রোড কলেজ ইউনিভার্সিটি তোমার bridge building lane road park square street তোমার যাই হোক না কেন এসব এসবের ক্ষেত্রে তোমার আগে যদি ব্যক্তির নাম হয় তার আগে দা বসবে না দা বসবে না যদি ব্যক্তির নাম না থাকে তাহলে এখানে দা হবে এখানে হতে পারতো the they live in the road তাই তো কিন্তু এখানে মহাত্মা গান্ধী রোড লিখে দিয়েছি তো তার আগে দা হবে না তখন যাই হোক বোঝা গেল যেমন এর কয়েকটা উদাহরণ the College Street the mail the mall mail না এটা মল ওকে সরি এটা মল হবে ওকে দ্য মল মানে শপিং মল যাই হোক বিল্ডিং একটা আর কি তো এখানে কিন্তু এসব যখন এসবের আগে কমন নাউন থাকে তাহলে তার আগে ডিফিনিট আর্টিকেল দা বসেই কমন নাউন যদি থাকে কমন নাউন তোমার mall College Street Presidency College তাদের আগে কিন্তু তোমার দা বসে এবার দেখো যে কয়েকটা উদাহরণ the National Library the British Museum কি দ্য ন্যাশনাল মিউ লাইব্রেরি দ্য ব্রিটিশ মিউজিয়াম তো এখানে দেখো হোটেল সিনেমা রঙ্গমঞ্চ মিউজিয়াম গ্রন্থাগার গ্যালারি প্রভৃতির নামের আগে তোমার দাম আসে কী কী দেখো হোটেল সিনেমা তোমার হচ্ছে রঙ্গমঞ্চ তারপর মিউজিয়াম তারপর গ্যালারি গ্রন্থাগার গ্রন্থাগার তারপর হলো তোমার গ্যালারি গ্যা গ্যালারি খেলার মাঠ দেখো হোটেল সিনেমা রঙ্গমঞ্চ মিউজিয়াম গ্যালারি এদের আগে কিন্তু দা বসে তো আজকে আমরা দেখলাম কি যে প্রপার নাউন অ্যান্ড আর্টিকেল তো তার মধ্যে মাঝখানে কারেন্ট চলে গেছে অন্ধকার একটু তো যাই হোক তার জন্য দুঃখিত কিছু করার নাই তো তারপরে নেক্সট আমরা পরের ক্লাসে যাবো আমরা কালেকটিভ নাউন অ্যান্ড আর্টিকেল তো তোমাদেরকে বলে থাকি ইংরেজির প্রতি তোমাদেরকে কিন্তু খুব মনোযোগ অ্যাট্রাকশন দিতে হবে ফিলিংস দিতে হবে নাহলে কিন্তু তুমি শিখতে পারবে না যেই সাবজেক্ট তোমার মনে করো তোমার মাথায় ঢুকতেছে না কোনো কাজ হচ্ছে না মাথা আমার ঘুরতেছে মানে পড়াশোনার প্রতি মন নাই বা পড়াশোনার আমার করতে গেলে মাথা টিন টিন টিন টিন করে ব্যথা করে তো সেখানে কিন্তু তোমাকে অ্যাট্রাকশন দিতে হবে ফিলিংস দিতে হবে ফিলিংস যদি না নিয়ে আসো তবে তোমার কিন্তু হবে না তুমি যদি খারাপ চোখে দেখো আর ইংরাজি এর ভয় করে আমার পারবো না হ্যান থ্যান মুখ সুমুখ এটাকে তুমি অ্যাট্রাকশন দিতে হবে দিতে হবে তোমাকে অঙ্ক আর গুণ করতে মাথা ঘুরে এসব কিন্তু হবে না গুণ করতে মাথা ঘুরে এসব কিন্তু হবে না একদম ভাগ করতে দিমাগ ভুল হয়ে যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের ইয়ে হয়ে যায় ওকে তো এসব কিন্তু তোমরা ভুলে যাও একদম ভুলে যাও শূন্য থেকে শুরু করো একদম তুমি অনেক কিছু শিখবা তোমাকে শিখতে হবে তোমাকে তুমি মানুষ হয়েছো কী জন্য তোমাকে শেখার জন্য কিছু শিখা শিখবো তাই তো কিছু শিখিয়ে মানুষকে শেখাবো তো যাই হোক অনেক কিছু বললাম তো নেক্সট ক্লাসে আমরা করব কালেকটিভ নাউন অ্যান্ড আর্টিকেল তো আজকে এই পর্যন্ত ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর দু একটা কমেন্ট করবেন যে ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করলে আমি দেখে বুঝতে পারবো যে কেমন ক্লাস হচ্ছে সেইভাবে ক্লাসগুলি করানোর চেষ্টা করব ওকে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই